মার্ক গ্রাফিক্সের তরফ থেকে তো আজকে আপনাদের জন্য একটা নতুন টেক্সট এফেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে broken and grungy text effect তো এটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন এটা নিশ্চয়ই পারবেন খুব ইজি টেক্সট এফেক্ট আর খুব সুন্দর টেক্সট এফেক্ট তো সুতরাং বেশি দেরি না করে চলুন আমরা তাড়াতাড়ি কম্পিউটার স্ক্রিনে দেখে নিই ওকে প্রথমত আমরা কি করব প্রথমত আমরা একটা বক্স টানব ঠিক আছে বক্স টেনে কী করব এখানে ব্ল্যাক দিয়ে ফিল করব ঠিক আছে তারপর একটা ঝটপট টেক্সট লিখে নিই তাহলে বক্সের সেন্টার হয়ে যাবে ঠিক আছে এরপরে কি করব আমি এখান থেকে পেন বাকেট ফুটটা নেব ইন্টারেক্টিভ ফিল ঠিক আছে নিয়ে কী করবো ঠিক এইখান থেকে শিপ চেপে ওপর দিকে আমি টেনে নেব ঠিক আছে দেখেন এখানে একটা গ্রে অ্যান্ড ব্ল্যাক হোয়াইটের কালার ফিল হলো সুতরাং কী করবো আমি এবারে এই যে নোটটা দেখছেন এখানে আমি একটা কালার দিয়ে ফিল করুন তো কী করবো কালার চার্ট খুলে নেবেন খুলে নিয়ে এখান থেকে কালার এনে এখানে ছেড়ে দেবেন সিমিলারলি এখানে এটাও সিলেক্ট করবেন কালার চার্টটা আবার খুলবেন খুলে এখান থেকে উপর দিকে কালার ছেড়ে দেবেন ঠিক আছে কালার হয়ে গেল এরপরে কি করব এই টেক্সটাকে আমি লাইন দিয়ে কাটবো কী করে কাটবো এখানে বেজিয়ার টুলে যান টুলবার থেকে বেজিয়ার টুলটা নেবেন নিয়ে আড়াআড়িভাবে এরকমভাবে লাইনটা লাইনটাকে দু পয়েন্ট এখান থেকে মোটা করুন ওকে এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো এখানে লাইনগুলোকে আমি পরপর এই ওয়ার্ডের উপরে সেট করব ঠিক আছে তারপরে এই লাইনগুলোকে একটা একটা করে ধরুন ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি ফর গ্রিপ ঠিক আছে তারপরে লাইনগুলোকে ধরুন আর টেক্সটটাকে ধরুন ধরে এই অপশান থেকে ধরুন আপনি এই দ্বিতীয় অপশানটা ট্রিম এই ট্রিম করবেন ওয়ার্ডগুলো আপনার লাইন দিয়ে কেটে যাবে ঠিক আছে এবার লাইনের আর দরকার নেই লাইনগুলো সরিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোনো কাটিং মার্ক দেখতে পাচ্ছি না তো দেখতে গেলে কী করতে হবে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে অবজেক্টে যেতে হবে অবজেক্ট থেকে এখানে ব্রেক কার ব্যাপার রয়েছে এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এবারে আমার টেক্সগুলো এখানে কেটে গেছে ঠিক আছে কাটা অংশগুলোকে আমি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে উপর নিচে করে আমি এটাকে সাজাবো তো কী করবো তো করি ঠিক এরকমভাবে আপনারা করবেন আমার হয়ে গেল এরপরে কি করব আমি এই অংশগুলোকে শ্যাডো দেব যেগুলো পুরো নিচে করলাম সেই অংশগুলোতে আমি শ্যাডো দেবো এখান থেকে এই টুলবার থেকে আপনি ড্রপ শ্যাডো টুলে আসুন তারপরে ঠিক এই মিডিল থেকে এরকমভাবে আপনি শ্যাডোটা যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে শ্যাডোটাকে আপনারা ভ্যালু দেবেন এখানে মাল্টিপ্লাই করা আছে এখানে করবে নর্মাল এখানে কালার শুধু ব্ল্যাক রয়েছে এটাকে পুরো হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক করে দেবেন সব কটাতে ওকে এটা প্রেস করুন আর আপনার এখানে ড্রপ শ্যাডো করুন सेवन ठीक है को सेम আমি কি করব সেম এখানে যা ভ্যালু দিয়েছি সব কটার মধ্যে আমি সেই সেম ভ্যালু দেব কিন্তু আমি বারবার এই কাজটা করব না তার জন্য আমি কি করব একটা ট্রিক্স আমি অ্যাপ্লাই করব কী ট্রিক্স অ্যাপ্লাই করবো সোজা এখান থেকে শ্যাডো টুলটা নেবেন ড্রপ শ্যাডো টুল নিয়ে কি করব আমি এই শ্যাডোগুলোকে আমি কপি করব কপি করে কি করে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি যেখানে কপি করে দেবেন যে শ্যাডোগুলোকে সেই জায়গাটা আগে সিলেক্ট করতে হবে টুলটা দিয়ে সিলেক্ট হলো এই জায়গাটা ঠিক আছে তো এরপরে আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন যে কপি শ্যাডো প্রপার্টি কপি করলাম তারপরে এখানে গিয়ে আমি জাস্ট ক্লিক করব ঠিক আছে আমি তেরোটাকে দিয়ে দিলাম ওকে সেম এগুলোতেও আপনাকে করতে হবে আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে সবকটা আমি শেষ করে নিই ভিডিওটাকে বেশি আমি টানতে চাই এটা আমার ফিনিশ হয়ে গেল এবারে আমি কি করব ব্যাকগ্রাউন্ডে আমি একটা গাঞ্জি এফেক্ট দিয়ে দেবো ঠিক আছে তার জন্য কী করতে হবে এখানে আমি একটা গাঞ্জি এফেক্ট বানিয়ে রেখেছি এটা আপনি গুগল থেকে গাঞ্জি এফেক্ট লিখে যদি সার্চ করেন তাহলে আপনার পেয়ে যাবে ঠিক আছে আমি পরে এই গাঞ্জি এফেক্টটা এই টেস্টগুলোর মধ্যেও দেবো এটাকে টেনে বড় করুন করব এই যে আমার এফেক্টটা রয়েছে এফেক্টটা আমি ব্যাকগ্রাউন্ডের ভেতরে নেব কি করে নেব অবজেক্ট থেকে গিয়ে পাওয়ার ক্লিপ পাওয়ার ক্লিপ থেকে আপনার প্লেস ইনসাইড ফ্রেম প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে আমি একটা একটা করে ঢুকিয়ে দেবো আমি এই জায়গাটা একটু তাড়াতাড়ি করবো এটাই করতে হবে কি আমাকে পাওয়ার ক্লিক করতে হবে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডের ভেতরে আমি ইয়ালো টেক্সচারটা আমি ঢোকালাম ঠিক সিমিলারলিভাবে এখানে আমাকে এগুলো করতে হবে ঠিক আছে চলুন দেখে নিই আমরা এটা কীভাবে করছি যেভাবে আমি জিনিসটা করলাম ঠিক সেরকমভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন সেটা পারবেন তো আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমার ভেতরের যে অংশটা আমি দিয়েছি সেই অংশটাকে আমি একটু ব্লার করতে চাইছি কী করে করবো কন্ট্রোল যে ভেতরে আসুন রোটেশনকে ধরুন ধরে বিটম্যাপ থেকে কনভার্ট টু বিটম্যাপ বিটম্যাপ করে দিলেন তারপর এখান থেকে গিয়ে ব্লার দিয়ে গসিয়ান ব্লাড একটু করে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে আর বাইরে চলে আসি আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কি সুন্দর হয়েছে সুতরাং ঠিক এইরকমভাবেই আপনি বাড়িতে চেষ্টা করবেন আমি জায়গাগুলো একটু ফিল করে দিই টেক্সট ঠিক হয়নি ঠিক আছে ঠিক আমরা বাড়িতে চেষ্টা করবো বন্ধুরা আজকের একটা সুন্দর টেক্সট এফেক্ট দেখলেন broken and grungy text effect এটা বাড়িতে চেষ্টা করবেন নিশ্চয়ই পারবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ওপরে আই বটনে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে তো আজকের ভিডিও থেকে আপনারা কিছু অন্তত শিখলেন তো এটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক দেবেন যদি না ভালো লাগে ডিসলাইক করবেন